দুই নম্বর হলো তিবু সেমারিহা খেজুর গাছের ফল খেজুর খুবই সুস্বাদু ফল এই খেজুর পেলে মানুষের খিদাও খোদাও নিবারণ হয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন মুসলমানের উপমা হলো খেজুর গাছ খেজুর গাছ যেভাবে অনবরত বারো মাসে খেজুর দিয়ে মানুষকে তার ক্ষুদা নিবারণ করে খেজুরের রস দিয়ে মানুষের তৃষ্ণা নিবারণ করে আমার মুসলমান যেখানেই থাকবে তারা তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে তারা মানুষের সেবা করবে মানুষকে তারা দান করবে সৎকার করবে মানুষকে তারা পানি পান করাবে মানুষকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করবে মানুষের ক্ষুধার যারা নিবারণ করবে এই জন্য একজন মুসলমান হলো এক একটি খেজুর গাছের মতো উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ তিন নম্বর হলো মরুভূমিতে যেত এই বাতাস হোক যেত সাইক্লোন তোমার হোক খেজুর গাছ খবর মরে না শক্ত পায়ে সেই মাথা উঁচু করে দাঁড়িয়ে তাকে আমার নবীজি বললেন আমার মুসলমানের যতই বিপদ আসুক যতই কষ্ট আসুক সে কখনো ইমান থেকে একচুল পরিমাণ মরবে না যতই বিপদ আসুক যতই লোভ আসুক যতই পদের লোভ আসুক যতই সে বিভিন্ন প্রকারের পরগণের শিকার হোক কিন্তু সেই ইমান থেকে একচুল পরিমাণ মরবে না উচ্চ অবস্থায় বলুন সুবাহ মহাদ্দিসিন বলেন যদি খেজুর গাছে এত পরিমাণ খেজুর ধরেছে তার ফেট ধরা থাকার কারণে বা খেজুর খাবার চাহিদা না থাকার কারণে সে যদি খেজুর গাছের খেজুর যদি খেতেও না পারে ওই খেজুর গুলো কখনো পচে যায় না ওই খেজুর গুলো পাকা থেকে শুকনো হয়ে এটা মানুষের জন্য আরো বেশি উপকারী ফল হয়ে যায় উচ্চ দিয়ে বলুন সুবাহ আপনি যদি আম যদি থেকে যায় না খান ওই আম গাছ থেকে পরে কি যায় পচে যায় ঠিক কিনা বলুন আর খেজুর পাকার পরেও যদি খেয়েও না খায় ওই খেজুর কখনো নষ্ট হয় না ওই খেজুরগুলো গাছের মধ্যে পেকে পেকে একটু একটু শুকিয়ে শুকিয়ে আরো সুস্বাদু করে রূপান্তরিত হয় বলুন আমার নবী বলেন আমার মুসলমানেরা সেই যেখানেই থাকুক যতই গরিব হোক তার একেবারে যতই মূর্খ হোক আমার মুসলমান হবে মানুষের উপকারের জন্য সবার সদা সেই সদা সদা থাকবে মানুষের সেবার জন্য যেতে থাকবে মানুষের সেবা করার জন্য জ্ঞান লাগে না মানুষের সেবা করার জন্য টাকা পয়সা লাগে না আমার মমিন মুসলমানের যার যতটুকু আল্লাহ যতটুকু নিয়ামত দান করেছেন যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছেন সে ততটুকু শক্তি সামর্থ্য নিয়ে আমার আরেক উন্মতের সেবা করে যাবে উচ্চাবাস যে বলুন সুবাহ মহাদিসাম কি বলেন শোনো খেজুর গাছ এমন একটি গাছ শুধু তার রস থেকে মানুষ তৃষ্ণা নিবারণ করে তার ফল দিয়ে কোটা নিবারণ করে তাই নয় খেজুর গাছের মধ্যে আরো অনেক উপকার রয়েছে খেজুরের ফলের মধ্যে আরো অনেক উপকার রয়েছে এগুলো আমি এখন বলতে পারছি না খেজুরের মধ্যে শারীরিক অনেক সক্ষমতা শক্তি রয়েছে হজরতে মারিয়াম আলাইসালাম যখন হজরতে ইসা আলাইসালামকে প্রসাদ করবে তখন আল্লাহ পাক মরিয়ামকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে গিয়েছিল হঠাৎ আল্লাহ পাক সেখানে খেজুর দান করেছিলেন আর মরিয়ামকে বলেছিলেন তুমি ঢালিটাকে একটু নাড়া দাও সেখান থেকে পাকা খেজুর পড়বে তুমি সেখান থেকে খেজুর খাও ওই খেজুর ফলে তুমি বাচ্চা পোষণে তুমি অনেক শক্তি তুমি সেখান থেকে পাবে এই জন্য যখন মায়েরা বাচ্চা প্রসবের সময় হয় তখন খেজুরের রস দিয়ে যদি শরবত খাওয়াতে পারে তখন তারা সেখান থেকে অনেক বেশি শক্তি অর্জন করে জোরে বলুন সুবাহ এখন তো আমরা সিজারের জন্য মেডিকেলে দৌড়াদৌড়ি করি ভাইরা আমার বন্ধুরা আমার এটা কোরআনের আয়াত কোরআন শরীফে সৌরত মারিয়াম স্পষ্ট আছে মারিয়ামকে বলে মারিয়াম তুমি খেজুর গাছের ডালিটা নাড়া দাও ওখান থেকে খেজুর করবে তুমি খেজুর খেয়ে আবার তুমি বাচ্চা প্রসব করতে পারবে জোরো বলুন আর খেজুরের মধ্যে এত বেশি পুষ্টি এত বেশি শক্তি সবচেয়ে আল্লাহ পাক খেজুরের মধ্যে সবকিছু রেখেছেন যার একটা খেজুর গাছ আছে তার কোনো কি নাই চিন্তা নাই যদি পানির প্রয়োজন হয় রস খেতে পারে যদি খিদা রাখে সেই খোরমা খেতে পারে যদি টাকা না থাকে বাজার গিয়ে বিক্রি করতে পারে এক একটা খেজুর গাছ এক একটা মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ আমাদের জন্য ছিল উচ্চ দিয়ে বলুন সোহান আল্লাহ আমার নবীজি বলেন এক একটা মুসলমান এক একটা খেজুর গাছের মতো খেজুর গাছ যেভাবে মানুষকে সেবা দিয়ে যায় মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা করে যায় আমার মমিন মুসলিমেরা তারা অপর মমিন মুসলামের সাহায্য সহযোগিতা দিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মহাদিসিন একরাম বলেন যে খেজুর গাছ তার যে গোড়া আছে ওই গোড়া দিয়ে মানুষ আগে পাত্র বানাতো ভাত খাওয়ার জন্য পাত্র বানাতো ঝুল রাখার জন্য পানি রাখার জন্য পাত্র বানাতো খেজুর গাছের খেজুর গাছ দিয়ে আগেকার মানুষে তারা চলার জন্য লাঠি বানাতো খেজুর গাছের ডালে দিয়ে গড়ের চতুর পাশে তারা বেড়া দিত গড়ের চতুর্পাশে চোর ডাকাত থেকে এবং বিভিন্ন হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য খেজুরের ডালি দিয়ে গড়ের পাশে তারা প্রাচীর নির্মাণ করত আর খেজুরের গাছ দিয়ে মানুষ তখন লাকড়ি বানাতো খেজুরের গাছ দিয়ে তারা ঘরের স্তম্ভ দিত খেজুরের গাছ দিয়ে মানুষ সুন্দর একটা জীবন যাপন করতে পারত শুধু একমাত্র খেজুর গাছ দিয়ে জুড়ে বলুন এবং খেজুর গাছের যে বিষ আছে ওই বিষ উঠে যদি খেত ও অনেকগুলা রূপ থেকে সেবা লাভ করত জুড়ে বলুন সুবাহ এবং আমার নবীজি বলেন জামাল ওয়া হুসনে হাইয়াতিহা খেজুর গাছ দেখতে বেশি সুন্দর খেজুর বাগান আমার নবীজি বেশি পছন্দ করতেন খেজুর বাগান আমার নবীজি সময় পেলে খেজুর বাগানে যেতেন খেজুর বাগানকে আমার নদীতে বেশি পছন্দ করতেন কারণ খেজুর বাগান দেখতে খুবই সুন্দর আমার নবীজি বললেন আমার উন্নতেরা খেজুর গাছের মতো খুবই সুন্দর তাদের মাথায় পাগড়ি থাকবে তাদের মাথায় টুপি থাকবে তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তাদের ভিতরে এখলাস থাকবে তারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তারা রোজার জন্য তারা খাবার ত্যাগ করবে তারা যে কোনো কঠিন সময়ে তারা বিভিন্ন বিপদের মোকাবেলা করবে খেজুর গাছের মতো এই জন্য আমি নবী বললাম আমার এক এক উম্মত এক একটা খেজুর গাছের মতো উচ্চ আওয়াজ দিয়ে বলুন কখনো কি তুমি ভেবে দেখেছো কোথায় তুমি আজ কখনো কি তুমি ভেবে দেখেছো কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানি শক্তি কোথায় তোমার রাজ